থার্টি ফার্স্ট নাইট আজকের রাত্রিতে সারা খ্রিস্টান দুনিয়া America France Britain London Canada Australia পৃথিবীর সব জায়গাতে তারা থার্টি ফার্স্ট পালন করবে আমাদেরকে দেখাবে যে দেখো আমরা মুসলিম নয় আমরা কত আনন্দে আছি কত সঙ্গে আছি আজকে তারা বিভিন্ন কনসার্ট করবে ডিজে পার্টি করবে শরীরে বিভিন্ন টেটু অঙ্কন করবে ঠিক কিনা বলুন কিন্তু আমাদের দুঃখের জায়গা হলো আফসোসের জায়গা হলো আমাদের কিছু মুসলমান যুবক ভাইয়েরা নিজেকে কন্ট্রোল করতে পারে না সহ্য করতে পারে না তারা তাদের অনুকরণে শরীরের মধ্যে ঠিক অঙ্কন করে কনসার্ট করে ডিজে পার্টি করে এবং তার বান্ধবীদেরকে নিয়ে বিভিন্ন পার্কে ফুল দিয়ে এবং টুটে টুট লাগিয়ে চুমুকে জেনা করে ছাড় করে আজকের তারটি ফার্স্ট নাইট পালন করবে চিৎকার দিয়ে বলুন নজবিল্লা আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই থার্টি ফার্স্টের নামে যদি আজকের রাত্রে যদি কনসার্ট করেন শরীরের মধ্যে যদি টিটু অঙ্কন করেন বাগবাল ছবি অঙ্কন করেন হ্যাপি নিউ ইয়ার বুকের মধ্যে অঙ্কন করে যদি আজকে আমি ফেসবুকে ছবি ভাইরাল করেন আজকে আমি বাংলা লিঙ্ক মার্কা চুল কাটিং করে আপনি অত্যন্ত হাফ শর্ট কাপড় পরিধান করে আপনি আপনার বান্ধবী গার্লফ্রেন্ডকে নিয়ে যদি পার্কে ঘোরাফেরা করেন এগুলোর সাথে আমার রাসুলের জীবনের সাথে ইসলামের সাথে কোরআনের সাথে আমার সাহাবাই কালামের জীবনের সাথে আল্লাহর উলিয়া উলিয়াদের জীবনের সাথে কোনো সম্পর্ক আছে সুতরাং আজকে আমি দীপ্ত কণ্ঠে কথা বলি থার্টি ফার্স্ট নাইটের নামে এই যে অপসংস্কৃতি সারা পৃথিবীতে আজকে চলবে এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এবং যারা এগুলোর প্রতি আকৃষ্ট হবে এগুলো যারা পালন করবে আমার রসুল বলেন আমার মতের মধ্যে যারা খ্রিস্টান সংস্কৃতিতে যারা প্রভাবিত হয়ে যাবেন যারা হিন্দুদের বৈশাখী নববর্ষের অভাবে প্রভাবিত হয়ে তাদের অনুকরণ করবে আমি রাসুল ঘোষণা দিলাম সে তো আমার উন্মত নয় হাসরের ময়দানে সে তাদের তলে তাদের দলে তাদের সাথে সেই উঠবে তাদের সাথে সেই থাকবে আর যে উম্মদ খ্রিস্টানের সাথে হাসরের ময়দানে থাকবে সে আমাদের সুপারিশ কোনোদিন পাবে না হাউজে কাউসার নাসিব হবে না উম্মত হিসাবে পরিচয় দিতে পারবে না চিৎকার দিয়ে বলুন নজবিল্লা আজকে যুবকদেরকে বলি আপনি শরীরে টিটি অঙ্কন করছেন অনেকে বুঝতে পারতেছেন না টিটু অঙ্কন কি এভাবে শরীরের মধ্যে বিভিন্ন প্রাণীর ছবি বুকের মধ্যে হ্যাঁ মাইনাস প্লাস আর কত কিছু আমি সেদিকে যাচ্ছি না অঙ্কন করে হাতের মধ্যে পায়ের মধ্যে সবচেয়ে অবাক সবচেয়ে আফসোস নির্লজ্জ লজ্জাস্থানে পর্যন্ত এই সমস্ত টিটু অঙ্কন করে এবং যুবকদেরকে খ্রিস্টান কালচার তাদের সেই সংস্কৃতির দিকে মুসলমান যুবকদেরকে পদ বোলা পথ ধারা অল্প বুদ্ধি কোরআন হাদিসের জ্ঞান যাদের ভিতরে নাই যারা কোরআনের শিক্ষা পায়নি ওয়াস মাহফিল যাদের কর্ণে ঢুকে নাই কোরআনের সাথে যাদের ন্যূনতম সম্পর্ক নাই সেই অভিজাত ফ্যামিলির ছেলেরা তা আকৃষ্ট হয়ে তারাও আজকে খ্রিস্টানদের কিলচার কালচারে সংস্কৃতিতে প্রভাবিত হচ্ছে ঠিক কিনা বলুন বাইর আমার আজকের এই নতুন বছরে আমার নবীর কিছু বাণী আপনাদেরকে আমি উপহার দিয়ে যাই আজকের এই নতুন বছরের নতুন দিনে আমাদেরকে আমার রাদের আসল কিছু হিসাব নিকাশ দিয়েছেন আমাদেরকে কিছু হিসাব দিয়েছেন আর কিছু দায়িত্ব দিয়েছেন সেটা কিন্তু কোনো কনসার্ট নয় ঠিক কিনা নাচ গান নয় আমার আসল নাচ গানের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন যার বিরুদ্ধে নবী জেহাদ ঘোষণা করবে আমি সেগুলো পালন করে কখনো মমিন হতে পারবো না ঠিক কিনা বলুন আমাদেরকে ঠান্ডা মাথায় বুঝতে হবে ইসলামী সংস্কৃতি তাহজিব তমদ্দুন ইসলামী সভ্যতা আমরা বুঝি না আমরা কোন সংস্কৃতিতে চললে আমরা ইসলামী সংস্কৃতি মনে হতে পারবো আলেমদের সাথে আপনাদের আপনাদের সম্পর্ক নেই কিভাবে বুঝবেন রাসুল বললেন আউফুল্লাহা দাড়ি লম্বা করো দাড়ি ইসলামের সংস্কৃতি টুপি পাঞ্জাবি পাগড়ি পড়েন আমি পাগড়ি পরেছি দাঁড়িয়ে রেখেছি আমাকে অসুন্দর লাগছে আমাকে তো আপনারা খতেব বানিয়েছেন নিশ্চয় আমি সুন্দর আমার দাড়ি আছে আমার টুপি আছে আমার পাগড়ি আছে আমার পাঞ্জাবি আছে আমি হাফেজ কোরআন আমি আলেম আপনারা ভোট দিয়েছেন আপনি আমাদের খতিব তাহলে সেই সম্মানের জায়গাতে আপনাদের আসতে বাঁধা কোথায় সমস্যা কোথায় আপনি যদি মনে করেন দাড়ি রাখাটা এটা অসম্মানজনক নওয়াজবিল্লা বলেন মাথায় টুপি দেয়া দেখে সম্মানে অসম্মানের যদি অসম্মানের হয় আজকে পাহাড়ে কাবাসিক এলাকা জামে মসজিদে আল্লাহর দরবারে দুটো সিদ্ধা দিতে এসেছেন মাথায় টুপি দিলেন কেন নিশ্চয় আল্লাহর টুপি পছন্দ করেন ঠিক না বলুন আজকে আমরা মাথা থেকে পাগড়ি পেলে দিয়েছি দাড়ি পেলে দিয়েছি আজকে সেই পাগড়ি আর টুপি দাড়ি এগুলোর সৌন্দর্য কেড়ে নিয়েছে অন ইসলামিক বিধর্মী শিখরা তারা অথচ মুসলমান নয় ইসলামী তাহাজিব তমদ্দন তারা আজকে নিয়ে নিয়েছে ডান হাতে খাবার খাওয়া ডান পথে চলা সবসময় মধ্যম পদ্ধ অবলম্বন করা কঠোরতা পরিত্যাগ করা এগুলা আমাদের মুসলমানদের সংস্কৃতি আপনি কারুকার্য করেন শিল্প সৌন্দর্য এগুলো করেন কিন্তু সেখানে আপনি যদি কোনো প্রাণীর ছবি অঙ্কন করেন ইসলামের সাথে সংঘর্ষ হয় এমন কিছু করেন সেখানে মেয়ের ছবি অঙ্কন করেন সেটা তো শিল্পের নামে অপসংস্কৃতি হয়ে যায় ঠিক কিনা বলুন এগুলোর জন্য আমাদেরকে ব্যাপক স্টাডি এবং কালবুল সালিম সুস্থ বিবেক আমাদের দরকার যাই হোক আজকের এই দিনে আমাদের রাসুল নতুন বছরে আমাদেরকে কি হিসাব দিলেন আমাদেরকে কি দায়িত্ব দিলেন একটু কি বলবো আপনাদের কষ্ট হচ্ছে নবীজি বলেন আজকে দুই সাল বিদায় নিচ্ছেন দুই হাজার বাইশ সাল আগমন করছে তোমাদের যাদের ঘরে ছোট সন্তান রয়েছেন তাদের এই বছরগুলো তাদের বয়সগুলো হিসাব করো নবীজি বলেন মরু তোমার করে যেই বাচ্চা আছে যেই শিশু বাচ্চা আছে আজকে দুই হাজার বাইশ সাল প্রবেশ করছেন তার বয়স যদি সাত হয় কত সাত বছর যদি হয় মরু আউলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিন 2022 সালে যদি আপনার সন্তানের বয়স যদি সাত হয় তুমি তাকে প্রতি নামাজের সময় যখন মোয়াজিনে আজান দেয় তখন তুমি তোমার ছেলে মেয়েকে বলো বাবা মা আজান হয়েছে নামাজের প্রস্তুতি নাও সন্তান হলে তাকে হাত ধরে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে মসজিদে নিয়ে আসুন আর মেয়ে হলে তাকে হেজাব পরিয়ে দিয়ে গড়ের মধ্যে উজু শিখিয়ে দিয়ে উজু কীভাবে করতে হয় গোসল কীভাবে করতে হয় পবিত্রতা কীভাবে অর্জন করতে হয় সেগুলো সন্তানকে শিখিয়ে দিয়ে মেয়েদেরকে যাই নামাজে দাঁড় করায় দেন নামাজটা শেখায় দেন আপনার শিশু সন্তানকে হাত ধরে ধরে মসজিদে এসে ইমামের পিছনে দাঁড় করাই দেন কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে মালিককে সৃজিতা করতে হয় কিভাবে মালিকের সামনে রুগু করতে হয় কিভাবে মালিককে মালিকের কাছে হাত তোলে মোনাজাত করতে হয় কিভাবে আপনার বাবা দাদা দাদি কবরবাসী হয়ে গেছে তাদের যে আরত কিভাবে করতে হয় এগুলো আপনার সন্তানকে শেখায় দেন আপনার সন্তানকে নমাজের নির্দেশ দেন যখন তাদের বয়স সাথে উপনীত হয় চিৎকার দিয়ে বলুন সোহান বয়স সন্তানের বয়স যখন সাত মুরু আউলাদ সন্তানকে নামাজ পড়তে বলো প্রতি অর্থে বিরক্ত হবে সে আপনি শুধু শুধু আমাকে নামাজের কথা বলেন হ্যাঁ নামাজের কথাই বলতে হবে ঠিক কিনা বলুন সমস্যা কি এটা নির্দেশ কার আমার রসুলের শয়তান যদি ছোটবেলায় যদি আপনার সন্তানের এই অন্তরে যদি বাসা বেঁধে আপনি এই সন্তানকে এই তারটি পাঁচ নাইটে যদি বলেন বাবা আজকে রাত্রে ঘরের বাহিরে যেও না সে কি আপনার কথা শুনবে বলেন না আজকে রাত্রে যদি আপনার ছেলে সন্তানকে কন্ট্রোল করতে না পারেন দুই সালের ঘটনা যারা চারটি পাঁচ নাইট পালন করতে গিয়ে টাকা আবাস এবং রমনা পার্কে আমার মেয়ে দর্শিতা হয়েছে ঠিক কিনা বলুন খবরের কাগজ সাক্ষী মেয়ে পার্টি পাঁচ নাইট পালন করতে গিয়েছে সেখানে কিছু মাদক সেবক তাদের হাতে লাঞ্ছিত হয়েছে যৌন হয়রানির শিকার হয়েছে আজকে আমাদের দেশ কোথায় আপনারা তো সবাই নিউজে দেখেছেন এই সপ্তাহে ওই মেয়েটা গতকাল মনে লাইভ করেছে স্বামীর সাথে সন্তান সহ কক্সবাজার সৈকতে বেড়াতে গিয়েছে সেখানে বকাটেরা স্বামীকে সন্তানকে হাত পা বেঁধে সাগরের পাড়ের মধ্যে এই উশৃঙ্খল যুবকেরা দর্শন করে ইতিহাসকে কলঙ্কিত করেছে ঠিক কিনা বলুন এই সময়ে একজন স্ত্রী স্বামীর কাছে নিরাপদ নয় স্বামীর সামনে সন্তানের সামনে হাত পা বেঁধে দর্শন করেছে এর চেয়ে কষ্টের স্বামীর জন্য কষ্টের স্ত্রীর জন্য কষ্টের সন্তানের জন্য কষ্টের আর কি হতে পারে আজকে ইসলাম বলেছে মেয়েরা স্বামী ছাড়া বিবাহর পূর্বে অভিভাবক ছাড়া ঘর থেকে বের হবে না এখন অভিভাবক নিয়ে বের হয়ে তো নিরাপদ নাই ঠিক কিনা বলুন আমি কি মিথ্যা বলছি সবাই দেখেছেন তাহলে এই বিপর্যয় এই দুর্যোগ সময়ে আমাদের কি পরিমাণ সেফ আমাদের থাকতে হবে এখন ছেলে সন্তান গড়ের বাহিরে নিরাপদ নয় ঠিক কিনা বলুন যদি পারেন করেন অনেক কষ্ট আমার রাসুল বললেন সাত বছর থেকে তুমি তাকে নামাজের নির্দেশ দাও সাত বছর বয়স থেকে যখন নামাজের নির্দেশ দিয়েছেন ছেলে মেয়ে একটু বিরক্তি বোধ করেছে ফজরের আজানের সময় ডেকে দিয়েছেন একটু বিরক্তি বোধ করেছে কোনো সমস্যা নাই হঠাৎ একদিন আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে যখন ফজরের আজান কানে আসবে তখন আপনার ছেলে মেয়ে বলবে এই সময়ে বাবা বা আমাকে নামাজের জন্য ডাকতেন বাবা মাকে খুশি করতে পারলাম না বাবা মায়ের কথা শুনে মসজিদে গিয়ে বাবা মায়ের অন্তরটাকে ঠান্ডা করতে পারলাম না আজকে মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছেন সেই ফজরে রাজা শুনে আস্তে আস্তে মসজিদে চলে এসেছে আল্লাহ পাক ওই বাবা মায়ের কবরে যে আজাব চলছে ওই আজাবকে আল্লাহ পাক বন্ধ করে ওই কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে আর চিৎকার দিয়ে বলুন সবাহান আল্লাহ আমার রাসুল বলেন আমার রাসুল বলেন আজকে দুই হাজার বাইশ সাল প্রবেশ করবেন তোমার সন্তান ছেলে মেয়ে যদি দশ বছর পূর্ণ হয়ে যায় তাকে তুমি নামাজের নির্দেশ তো দিবে যদি সেই নামাজ না পড়ে তুমি তাকে হালকা হালকা আঘাত করবে মারধর করবে এমন একটা অবস্থা করবে কারণ দশ বছর বয়সে যখন সন্তানের শরীরে একটু শক্তি আসে শৈতান তখন ডিস্টার্ব করে তখন তাকে নির্দেশ দিলে এই নামাজ পড়বে না তাকে হালকা হালকা একটু পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে দশ বছর বলে ছেলে মেয়েকে নামাজের জন্য একটু একটু শাস্তি দাও একটু একটু রাগ দেখাও অভিমান দেখাও আজকে তুমি নামাজ বললে না তোমার সাথে খাবো না তোমার সাথে আমি কথা বলবো না আজকে তোমাকে মার্কেটে নিয়ে যাব না আজকে তোমার সাথে আমি কথা বলবো না কেন তুমি নামাজ পড়লে না আমি তো বাবা হিসাবে কষ্ট পেয়েছি আমি তো মা হিসাবে কষ্ট পেয়েছি একটু একটু চাপ সৃষ্টি করুন আমার নবী বললেন দশ বছর বয়সে নামাজের জন্য বাচ্চাদেরকে একটু চাপ সৃষ্টি করতে হবে প্রয়োজনে প্রয়োজনে অদরে তাদেরকে ঘরোয়াভাবে একটু শাস্তি দিতে হবে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ যেই সমস্ত ফ্যামিলিতে আমার নবীর হাদিসের যথাযথ অমান্য হয়েছে নবীর হাদিস অনুসরণ করা হয়েছে ওই ফ্যামিলিগুলো সমাজের মধ্যে সবচেয়ে সুন্দর ফ্যামিলি ইসলামিক ফ্যামিলি হিসাবে পরিচিতি লাভ করেছে কোনো ছেলে ছেলের জন্য বউ দেখতে গেলে ওই ফ্যামিলিতে যায় মেয়ে বিবাহ দেওয়ার জন্য ওই ফ্যামিলির খুঁজে বেড়ায় যেই ঘরের মধ্যে নামাজ আছে যে ঘরের মধ্যে পর্দা আছে যে ঘরের মধ্যে শান্তি আছে ঠিক কিনা বলো আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করে দিন সাহলে আমি আমার নবীজি বলেন আজকে নতুন বছর ঢুকবে যদি তোমার ছেলে মেয়ে যদি দশ বছর বয়স হয়ে যায় এতদিন তারা একসাথে ঘুমাতো এক বিছানায় ঘুমাতো আমার রাসুল বলেন মাদ দশ বছর বয়স যখন হয়ে গেছে তোমরা বিছানা পৃথক করে দাও সন্তানকে মা বাবার সাথে থাকতে দিও না ভাই বোনকে একসাথে থাকতে দিও না দশ বছর বয়স হয়ে গিয়েছে বিছানা তোমরা পৃথক করে দাও বিছানা তোমরা পৃথক করে দাও বিছানা তোমরা পৃথক করে দাও আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ কি আমার রসলের কি আদর্শ কি শিক্ষা দশ বছর বয়সে বিছানা আলোক করে দাও একসাথে আর ঘুমাতে পারবে না বাবা মায়ের বেডরুমে দশ বছরের সন্তান আর ঘুমাতে পারবে না তাদের স্বামী স্ত্রীর একান্ত সময় একান্ত মুহূর্ত ওই ছেলে সন্তান বুঝে ফেলবে তার ভিতরে ভিতরে একটু মাইন্ড চলে আসবে সুতরাং তোমাদের একান্ত গুলো দশ বছরের সন্তানকে তোমরা বুঝতে দিও না আওয়াজ দিয়ে বলুন সুবাহান আমার আসল দশ বছর বয়সে যেখানে স্বামী স্ত্রী বাবা মায়ের ব্যাগ থেকে আলাদা করতে বললেন ভাই বোনের বিছানা আলাদা করতে বললেন সেখানে আমরা দশ বছরের সন্তানের হাতে ডিজিটাল মোবাইল আমরা তুলে দিয়ে সমস্ত নগ্নতা সমস্ত অশ্লীলতা সব কিছু আমরা হাতে তুলে দিয়েছি সুতরাং এই বাচ্চার হাতে বাবা মা নিরাপদ নয় সমাজ নিরাপদ নয় ওই সমস্ত সন্তানের হাতে আপনার কলেজের মধ্যে আপনার ক্লাসমেট কোন হবে বাবা মা কোন হবে নারী দর্শিতা হবে ওই সমস্ত ছেলেরা ছেলেদের হাতে সমাজ নিরাপদ নয় রাষ্ট্র নিরাপদ নয় যেই ঘরের মধ্যে ইসলামী শিক্ষা আছে ওই ঘরটা হলো সমাজের জন্য নিরাপদ দেশের জন্য নিরাপদ রাষ্ট্রের জন্য নিরাপদ আওয়াজ দিয়ে বলুন সোবাহ আমরা ইসলামী সমাজ চাই কি চাই না এটাই হলো পারিবারিক ইসলামিক পারিবারিক ব্যবস্থা আমার নবীজি শিক্ষা দিয়েছেন ভাইয়ের আমার আজকে নতুন বছরে আমার নবীজি আমাদেরকে মেসেজ দিলেন আমার উম্মতেরা সনম একে তানিম হামসান কবলা হামসিন পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসের নিয়ামক বুঝো পাঁচটা জিনিসকে তোমরা বেশি বেশি বেশি মূল্যায়ন করো এক নম্বর হল সাবা বাঁকা কাবলা হারমি বৃদ্ধ আসার আগে আগে বুড়ো হওয়ার আগে আগে কালকে বেশি তোমরা মূল্যায়ন করো এই যৌবনকালকে তোমরা গুণীমত বোঝো যৌবনকালে যেই পরিশ্রম করতে পারবে যৌবনকালে যেই কষ্ট করতে পারবে যৌবনকালে যেই এবাদত করতে পারবে ওই কষ্ট তুমি বৃদ্ধকালে করতে পারবে না কোমরে ব্যথা শুরু হয়ে যাবে হাঁটুতে ব্যথা শুরু হয়ে যাবে তোমার প্রেশার হাই প্রেশার হয়ে যাবে তোমার প্রেশার লো হয়ে যাবে তোমার ডায়াবেটিস হয়ে যাবে যুবক আমার রাসুল বলেন আমার যুবক উন্মতেরা শোনো বৃদ্ধকাল আসার আগা আগে যৌবনকে একটু বেশি মূল্যায়ন করো এই যৌবনে কঠিন কাজগুলো সেরে ফেলো বেশি কঠিন এবাদতগুলো করে ফেলো কঠিন এবাদতের মধ্যে হজ তোমরা করে ফেলো কঠিন এবাদতের মধ্যে জাকাত দান সৎকা বেশি করে ফেলো বৃদ্ধকালে তোমার হাতে কোনো ক্ষমতা থাকবে না টাকা থাকবে না বৃদ্ধকালে তুমি দান খয়রাত করতে পারবে না যৌবনকালে শক্তি আছে তুমি বিজনেসম্যান মসজিদের জন্য দান করে এতিমকে বেশি বেশি খাওয়াও এতিমখানার জন্য দান করো গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াও সাবা বাকা কাবলা হারামে বৃদ্ধ হওয়ার আগে আগে যৌবনকে মূল্যায়ন পালন করো সময় শেষ হয়ে যাচ্ছে আমি সংক্ষেপে বলে দিচ্ছি সুস্থতাকে তুমি মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে আগে গিনা আঁকা কবলা ফকরে তুমি গরিব হওয়ার আগে আগে তোমার ধনাট্যকে মূল্যায়ন করো টাকা পয়সা থাকতে তুমি বেশি বেশি দাম করো কারণ তুমি সবসময় ধনী থাকবে না একদিন তুমি গরিব হয়ে যাবে একদিন তুমি পথের ভিকারি হয়ে যাবে একদিন তুমি ভিক্ষুক হয়ে যাবে আজকে তোমার কাছে টাকা আছে বেশি বেশি দাম করো এই টাকা মানুষের কাছে চিরদিন থাকে না সন্ধ্যাবেলার ধনী সকালবেলায় ফকির হয়ে যায় সকালবেলার ফকির বেলায় ধনী হয়ে যায় টাকা থাকতে তোমরা ওই টাকাকে বেশি মূল্যায়ন করো ফকির হওয়ার আগে আগে গরিব হয়ে যাওয়ার আগে আগে ও হায়া টাকা কবলা মৌতিক মৃত্যুর পরে চিন্তা করে কোনো লাভ হবে না মৃত্যুর পরে মানুষ চিন্তা করতে পারে না এই মৃত্যুর আগে আগে জীবনকে মূল্যায়ন করো হায়াতের দামটা একটু বোঝার চেষ্টা করো জামাতের নামাজটা পড়ো মানুষের সাথে বালা চলন করো মা বাবার সেবা করো মুরব্বীদের কাছ থেকে একটু দোয়া নাও একটু জিকির করো করো কোরআন তেলাওয়াত করো নিজেকে একটু ভালো কাজের সাথে ইনভাইট রাখো নিজেকে একটু ভালো মানুষের সাথে ভালো কাজের সাথে মসজিদের সাথে কোরআনের সাথে ইসলামের সাথে নিজেকে একটু জয়েন করে রাখো নিজেকে একটু বাজিয়ে রাখো আল্লাহ রব্বুল আলমিন আমার নবীর এই বাণী মানার কারণে আমার রাসুলের নতুন বছরের মেসেজগুলো যদি আমরা মানি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের কঠিন সময়ে মুক্তির ব্যবস্থা করবেন আমার আমরা নবীর হাতে হাউজে কাউসার পান করতে পারব জাহান্নামের আগুন থেকে মুক্তি পাব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার পরিবারকে বাঁচাও তোমার সমাজকে বাঁচাও তোমার রাষ্ট্রকে বাঁচাও জাহান্নাম আল্লাহ পাক নতুন বছরে আমাদেরকে আমাদের জীবন আমাদের হায়াত আমাদের যৌবন আমাদের টাকা পয়সা আমাদের সুস্থতা সব কিছুতে নতুন বছর আল্লাহ বরকত দান করো বলে আমি অতীতে আমাদের যত গুণা হয়ে গেছে আল্লাহ তুমি সকল গুণা মাফ করে দাও আয় আল্লাহ আমরা অতীতে যা ভুল করেছি অন্যায় করেছি সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের ভবিষ্যতের পথ চলা সুন্দর করে দাও বলে আমি আমাদের ছেলে মেয়েদেরকে নতুন বছরে আমরা করোনা থেকে কেটে উঠে অন্যান্য মিক্রন ডেঙ্গু ব্যালেক বাঙ্গার যত ভাইরাস আসতেছে সকল ভাইরাস থেকে মুক্ত রেখে আমাদের সুন্দর জীবন সমৃদ্ধ হয়া আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন দান তোমাদের হায়াত তোমাদের জীবন তোমাদের ফজর তোমাদের জোহর তোমাদের আসর তোমাদের দিন তোমাদের রাত তোমাদের সপ্তাহ তোমাদের মাস তোমাদের বছর সবগুলো পৃথিবীর সবচাইতে দামি নিয়ে আমার চিৎকার দিয়ে বলুন সুহান আপনাদের সকলকে two thousand twenty two new year নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি আগামীকাল দু সালের প্রথম দিন আজকে শুক্রবারের মধ্য দিয়ে দুই সাল বিদায় নিচ্ছে সেই হিসাবে আমরা মনে করি আজকের দিনটি বরকতময় দিন জুমার দিন যেহেতু জমার মধ্য দিয়ে একুশ সাল বিদায় নিচ্ছে তাহলে আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়ে দিলেন যে একুশ সাল এটি শুভ হয়েছে সুন্দর হয়েছে এবং আগামী বছরগুলোতে আল্লাহ পাক সেভাবে বরকতময় করবে সহ বলে আমিন আমরা টার্টি ফার্স্ট নাইট বলি হ্যাপি নিউ ইয়ার বলি নিউ ইয়ার বলি নতুন বছরের নতুন দিন নতুন ক্ষণ এগুলো সবগুলো সময়ের সাথে সম্পৃক্ত সময়ের দাম কম না বেশি অনেক বেশি কিভাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে মাজিদ সময়ের বিভিন্ন ক্ষণকে উপলক্ষ করে কসম খেয়েছেন শপথ খেয়েছেন এর মানে হল আল্লাহ পাক বুঝিয়ে দিলেন সময়ের দাম অনেক বেশি আল্লাহ রব্বুল আলমিন সৌরাতুল আসারের সময়ের নামে সোনার নাম রেখেছেন আসরের সময়ের শপথ করে বলেন ওয়াল্লাহরি ওয়াল্লা আসরি আসরের শপথ ইন্নাল নিশ্চয় মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবা একরাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আল্লাহ পাক আসরের সময়ের কসম করে বলতেছে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে সাহাবা একরাম মনে করলেন এটি আমাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি আমরা বিপর্যয়ের মধ্যে রয়েছি সবাই ছোটাছুটি করতে লাগলেন ছোটরা বড়দের কাছে যেতে লাগলেন আর বড় নবীর দরবারে গিয়ে আরজি পেশ করলেন ইয়া রসুল আল্লাহি আল্লাহ পাক আয়াত নাজিল করলেন ইন্নাল ইনসান আলাফি খুস মানুষ বড় ক্ষতির মধ্যে আছে আমরা কে কোনো অন্যায় করে ফেলেছি পাপ করে ফেলেছি আমরা কেন ক্ষতির মধ্যে রইলাম আল্লাহ রব্বুল আলমিন সাহবা একরামের অবস্থা দেখে সাথে সাথে আয়াত নাজিল করেন সবাই পড়ুন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন মানুষের ক্ষতিগ্রস্তের সময় মানুষের বিপর্যয়ের সময় হল যদি তার ভিতরে ইমান না থাকে মানুষ যখন বেঈমান থাকবে মানুষের মধ্যে যদি আমাল সালিহা না থাকে ভালো কাজের ভালো গুণের সচ্চরিত্রের গুণাবলী যদি মানুষের মধ্যে বিদ্যমান না থাকে তখন মানুষটা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকে মানুষ বিপর্যয়ের মধ্যে থাকে ইন্নাল ইনসান মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে ইল্লাল্লাযিনা তবে আমানু যারা ইমান গ্রহণ করেছে ওয়া আমিলুস সলিহাতি যারা সৎকর্ম সম্পাদন করেছে ওয়াতাওয়াসবিল হাক্কি যারা সত্যের উপর ইমান এনেছে সত্যকে গ্রহণ করেছে ওয়াতাওয়াসবিস সবরি যারা কঠিন সময়ে ধৈর্য ধারণ করেছে তারা ব্যতীত অন্য মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে যারা ইমান এনেছে আমার সালেহা ভালো কাজ করে সত্যের উপর অটল তাকে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক বলে দিলেন তাদের জন্য কোনো বিপর্যয় নয় তাদের জন্য শুভ সংবাদ রয়েছে আওয়াজ দিয়ে বলুন সুবাহ আল্লাহ পাক সময়ের কসম খেলেন পূর্বাহ্নের শপথ রাতের শপথ যখন অন্ধকার হয়ে যায় অনুরূপ ভাবে আল্লাপাক ফজরের কসম কান ওয়াল ওয়ালায়ালিন রাত্রের শপথ আশরিন দশ রাতের শপথ জোরের শপথ বেজোরের শপথ আল্লাহ রব্বুল আলমিন কোরআনের বিভিন্ন জায়গাতে সময়ের শপথকে মানুষকে বুঝিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন যে জিনিসের শপথ করেন ওই জিনিসের দাম পৃথিবীর সবচেয়ে বেশি আল্লাপাক সময়ের গুরুত্বের দিকে ইশারা করলেন ইঙ্গিত করলেন আল্লাহ পাক বুঝিয়ে দিলেন তোমাদের হায়াত তোমাদের জীবন তোমাদের ফজর তোমাদের জোহর তোমাদের আসর তোমাদের দিন তোমাদের রাত তোমাদের সপ্তাহ তোমাদের মাস তোমাদের বছর সবগুলো পৃথিবীর সবচাইতে দামি নিয়ামত চিৎকার দিয়ে বলুন সুহান এই নিয়ামতের মূল্যায়ন আমাদের মূল্যায়ন করার প্রয়োজন আছে কি নাই আছে কিভাবে এই সময়ের মূল্যায়ন করতে হবে আমাল সালেহা ইমানের উপর মেহনত ইমানের চর্চা আমরা মোমেন আমাদের ধর্ম ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ইসলাম নিয়ে গবেষণা ইসলামের চর্চা কোরআনের গবেষণা ইসলামকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমাদের নবীজি যে দায়িত্ব যে মিশন আমাদের হাতে তুলে দিয়েছিল বিদায় হজের বাসনে রসুল বলেছিলেন আমার সামনে উপস্থিত আমার সাহাবারা কেমন পর্যন্ত অনুপস্থিত ব্যক্তিদের কাছে আমার দিনকে তোমরা পৌঁছে দেবে আমাদের মাথায় রয়েছে বিশাল দায়িত্ব দিন প্রচারের দায়িত্ব কোরআন হাদিস মানুষের কাছে সঠিকভাবে নির্বেজালভাবে নিখুঁতভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব এবং নিজের জীবন গড়বার আল্লাহ পাক আমার রাসুল আমাদেরকে দায়িত্ব দিয়ে দিলেন আমার রাসুল বলেন আল কাইয়ানাফসাহু ওয়া আমিলা নবীজি আমার বলেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নকশকে নিজের মনকে নিজের অনুভূত করতে পেরেছে মনের কথাই সেই চলে না মন তার কথাই চলে কোরআন হাদিস যেভাবে বলে সেভাবে সেই চলে মন যেভাবে বলে সেভাবে সেই চলে না সে হলো বুদ্ধিমান যেই নিজের অন্তরকে কন্ট্রোল করতে পেরেছে নিজের মনকে কন্ট্রোল করতে পেরেছে সেই হলো বুদ্ধিমান আওয়াজ দিয়ে বলুন সুবাহ ওয়ামিল আলিমাম বাদাল মাউত এই দুনিয়ার হায়াত পঞ্চাশ ষাট বছর দুনিয়ার হায়াত দুনিয়ার হায়াতের পরে আলমে বরজহ কবরের একটা হায়াত রয়েছে দীর্ঘ হায়াত হাসরের একটা হায়াত রয়েছে এই দীর্ঘ লম্বা চিরস্থায়ী এই জীবনের জন্য যারা নেকামল করে ভালো কাজ করে তারাই হলো বুদ্ধিমান তারাই হলো আসল বুদ্ধিমান চালাক বুদ্ধিমান জ্ঞানী আর যারা এই সামান্য দুনিয়ার পিছনে পড়ে মায়া জালে পড়ে পরকালকে যারা ভুলে যায় নিজের মন মতো যারা চলে তারাই হলো সবচেয়ে বোখা তারাই হলো নির্বোধ তারাই হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ আর যারা পরকালের জন্য আমল করে নিজের কবরের কথা চিন্তা করে আসরের কথা চিন্তা করে অন্ধকার কবরের কথা চিন্তা করে কেমতের কঠিন সময়ের কথা ভাবে তারাই হল বুদ্ধিমান আল্লাহ পাক তাদেরকে সাকসেস করেন সফলতা দান করেন আওয়াজ দিয়ে বলুন সুবাহ